কোল্ড ড্রিঙ্কস খেয়ে মাতাল চূড়া হয়ে গেছে হ্যাঁ চালা সিম্পলি কোল্ড ড্রিঙ্কস খেয়েছে কোল্ড ড্রিঙ্কস খেয়ে <laughs> বিশ্বকাপ দেখছে এরকম বিশ্বকাপ হ্যাঁ আমার সাথে আমার সাথে এই যাই হোক আরে একই তো এই একই তো ওই তো বিশ্বকাপ হ্যাঁ ওয়ার্ল্ড কাপ ভাই একই হয় ওকে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ আগে ওয়ার্ল্ড কাপ বাংলায় কি বলে তাহলে বল কি বলে বল মানে পৃথিবী কাপ <laughs> <laughs> মানে বোর হচ্ছে কেন আমি ঘুমিয়ে পড়বো যে আমি ঘুমিয়ে পড়বো তুমি যারা খেলা দেখো দেখ এখনো বিয়ে করে আছিস বিয়ে দিল তো হ্যাঁ, এমন করছে তোমার কি ইন্টারেস্ট খেলা হচ্ছে তো আমি তাহলে বাচ্চা ছেলে দেখো মাথা টিপে দিতে হচ্ছে এখন খেলা হয়ে গেছে কে জিতলো জানোয়ার বল না কে জিতলো বল না পর্তুগাল জিতলো আবার বাঞ্চত পর্তুগাল বলো না ব্লগে না না দরকার নেই গায়ে ঢাকা দে এত জোরে ফ্যান লাগিয়ে রেখে দিয়েছে বলছে ঠান্ডা লাগে হালকা করে চলছে কোথায় গেল ফ্যানটা এরকম দু দেখাতে পাচ্ছি না এইদিকে এসি বন্ধ আমি বলেছি দেখো আমি হালকা কম্প্রোমাইজ করেছি এসি চালাবো না ঠিক আছে কিন্তু ফ্যান আমি পাঁচের নিচে আমি চালাবো না পাঁচের নিচেই চালাতে হবে না পারবো তুমি ঘুরে পড়ো ওই দুই পড়া হ্যাঁ রে সারা হাত পড়া দেখ না আমি ওকে মাথা হাত দিয়ে মাথায় টিপে দিচ্ছে না কালকে আমরা ঘুরতে যাচ্ছি কালকে কোনারক উদয়গিরি ধবলগিরি তারপর কি ধবলগিরি ধবলগিরি তারপর হচ্ছে ইয়ে কি জানো সমস্ত কিছু ঘুরতে মানে কালকে হবে আমি সমুদ্রের মাঝখানে চলে হ্যাঁ হ্যাঁ সাঁতার না সমুদ্রের মাঝখানে ঘুমাও সো গাইস হাই রাত বেজে গেছে দুটো আমার ঘুম আসছে না আমার বর নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে এমনই ডাক ডাকছে ওই জন্য ঘুমোতে পারলাম না দেখছো যে পুরো বীজ ফাঁকা আর আমি এখানে একা একা ঘুরছি কালকে সকাল সাতটার সময় বেরোতে হবে জানো তোমরা সবাই জানি না কী করে বেরোবো আমার বার ওইখানে দেখাচ্ছে তোমাকে এরকম দেখতে পাচ্ছ ওই ওই বালকানিটা আমার ভাই তার রুমে এখনও লাইট চলছে মানে ও হচ্ছে প্যাঁচা ও রাতে ঘুম আসে না ও রাত্রিরে কাজ করে ওই জন্য বলেন আমার ঘুম আসছে না নল ঘুম আমারও আসছে না কিন্তু পুরী এখন কিন্তু প্রচণ্ড ফাঁকা কেন বলো তো কেননা ওই এখন বলছে নাকি সিজন নয় যেটা ডিসেম্বর থেকে নাকি প্রচণ্ড সিজন সবার ছুটি ফুটি হয়ে থাকে তো মানে লাইটটা অন অফ হচ্ছে কেন বুঝতে পারছি না বেকার বেকার একা একা ভুগছি দেখো পুরো ফাঁকা কিছু দেখা যাচ্ছে না কালকে সকালবেলা যদি ভালো করে দেখতে পারি তো এখন যাচ্ছে আমাকে যদি ভালো করে দেখেন আমি একাকে বক বক করছি তাহলে প্রবলেম হয়ে যাবে সো গাইস পরে কথা বলছি কালকে good night good morning guy good morning তো অনেকক্ষণ আগে হয়ে গেছিল আমার স্নান করার ভিডিও নিয়েছে আমার স্নান করার ভিডিও নিয়েছে হ্যাঁ কি ভেবেছিস নিজেকে যাই হোক এখন আমরা বেরিয়েছি অন দ্য ওয়ে টু কোরাডক আমাদের বেরোনোর কথা ছিল কটা সাড়ে আটটা না সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে আমাদের বেরোনোর কথা ছিল কিন্তু পারিনি কালকে রাত্রে যা ঝামেলা লেগেছিল করা যাবে না পার্সোনাল তো রাত প্রায় অলমোস্ট পারিনি এখন দেন নন্দনকাননে যেটা মেন উদয়গিরি খণ্ডগিরি সেগুলো খারাপ না কিন্তু নন্দনকাননের কাছে কিচ্ছু তো এখন কোনারক যাই দেন ওখান থেকে নন্দনকানন কি ইয়েস ওটাই বেটার হবে বন্ধুরা দেখতে পাচ্ছ তারাপীঠের রিপিট রিপিট টেলিকাস্ট তারাপীঠের হচ্ছে তখনও ঘুমিয়েছিল এখনও ঘুমিয়ে রয়েছে কী আর বলবো এখানে ঘুমোতে এসছে ওখানে কেউ ধপাস সেখানে কেউ ধপাস সবসময় ঘুমোচ্ছে চলে যাচ্ছে আর বাকিগুলো ট্রিপগুলো হবেটা কী করে বাকি ট্রিপগুলো তো আর মনে হয় না হবে এখানে যদি ঘুমোতে দাও ঝিমি ঝিমি ঠিক আছে চলো দেখতেই তো আছে আমার কিছু বলার নেই এখনো ঘুমোচ্ছে ঘুমোতে না চলো কোনারক যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে হ্যাঁ নেমে গেছি কোথায় গেলে নেমে গেছি দেখতে পাচ্ছি না না এখানে সামনে ইয়ে কি বীচ আছে দেখাচ্ছি কি বীচ জানি না দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই দেখো এই বীজ সামনে যেতে মানা করছে কেননা চোরাবালি বলছিল অনেক দেখো ফুল করেছে ফটো তুলতে মানা করেছে কিন্তু নামবে না দেখো বেশ ভাল লাগছে দেখো এই দেখো গাইস তাহলে এক একটা ঢেউ আসছে দেখো ছবি তুলি দেখো দূরে নৌকা আছে এই দেখো দূরে বোট ওই দেখো লাগছে চলে এসেছি কোথায় কোনারক কোনারক মন্দিরে আমি অনেকবার এসেছি তো এ ফার্স্ট টাইম এসেছি কেননা ও বলেছে যে গড অফিস লাইফ থেকে অ্যাটলিস্ট কটা দিন জন্য মুক্তি পেয়ে ঘুরতে এসেছি হ্যাঁ ভালো লাগছে আর স্যাটারডে সানডেই তো টাইম হয় ওটাই তো না লাকিলি পেয়ে গেছি লাকিলি পেয়ে গেছে তাও তো পাচ্ছিল না শনিবারটাও বলেছে নাকি না কাজ করতে হবে এক্সট্রা পয়সা দেবো তখন বলেছে আমার এক্সট্রা পয়সা দরকারই নেই ওই পটলো সামনে যাই এদিকে দাঁড়াও बाहर नहीं गया বাবু আও হ্যাঁ। আমি ব্লগ নিচ্ছে তুমি ফটো নাও ফটো নিয়ে হয়ে গেছে আরো নাও উঠি আগে উপরে बराबर चलो सिक्योरिटी कुछ तो उसका ही के लिए रखा है यहीं के भी देखने जाए बंद कर दिया रखा है দাঁড়াও আমি আসছি আসো দাঁড়াও সো এখানে কোনারক মন্দির এই দেখো সান টেম্পল খুবই জেনারেল ব্যাপার তোমাদের জন্য কেননা তোমরা হয়তো সবাই এসছো আবার কোথায় হ্যাঁ আবার অনেকে হয়তো আসেও নি তাদেরকে ট্যুরটা দেখে দিলাম ভালো লাগছে জান হ্যাঁ, ভালো তো লাগছে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে <laughs> হ্যাঁ এখানে সিঁড়িগুলো দেখো খুব বড় বড় সিঁড়ি কিন্তু ভাবো তখনকার আর্কিটেক্ট কত ভালো ছিল যে বানিয়েছিল যে দুর্দান্ত হবে তাই না হ্যাঁ। কোথায় গেলে মারাত্মক সিরিয়াসলি এবারে ভেতরে প্রচন্ড রোদ হ্যাঁ বাবারে ও আসো যান কাম এখান থেকে ফটোটা নাও এটার বলতে নিয়েছো না না এখানে ভেতরে অব্দি গুলো আসবো আসো नहीं ऊपर जाना मना जाना है मना ओ यहाँ तक ही बस हाँ ओ आगे जाना मना है इतना ही बस चलो अच्छा है গাইস আগে জানা মানা হে এইটুকুই অবধি জানি না আগে এমন কি ছিল যে আহ, মানা কেন মানা কেন সূর্য রশ্মি জানা বাবু এখানেই কিন্তু সবার আগে পড়ে এটি আর কি না সত্যি সূর্য যখন ওটা ফার্স্ট এখানে পড়ে মানে প্রচুর পুরনো কোথায় আছো ফটো সেশন হলো ফটো সেশন আচ্ছা আমার মাথায় আসে না কেউ বলতে পারবে আগে যাওয়া মানা কিউ হয় আমি তো জানি না আমি আগে গিয়ে দেখতে গেছিলাম ওখানে উঁকি মেরে কি আছে না আছে ওই দেখো যেখানে ওইখানে কি একটা বাঙ্কার দিয়ে দিয়েছে না আমি জানি না ওখানে কি আছে না চাষু এবার নামতে হবে এবারে নেক্সট আমরা যাব হচ্ছে কোথায় নন্দনকানন হ্যাঁ কেননা জ্যান্ত বাঘ দেখার খুব ইচ্ছা সামনাসামনি ঘুরে বেড়াবে তাই না হুম ওটাই তো ওটা দেখার খুব ইচ্ছে আমি দেখিনি হাত বাড়বো খেয়ে নেবে হ্যাঁ রে হ্যাঁ ওটা তুমি কুত্তার বাচ্চারা করবি দিয়ে দেবে খাবার চলো লেটস গো পাচ্ছিলাম আমিও ঘুমিয়ে পড়েছিলাম ও ঘুমিয়ে পড়েছে চোখ মুখে দেখো হল কী অবস্থা কী হল ঘুম পাচ্ছে এখন আমরা এসছি এই যে এখানে কি নন্দনকানন রিসর্ট এই দেখো নন্দনকানন রিসর্ট এখানে আগে খাবো প্রচণ্ড খিদে পেয়েছি খেয়ে দে তাকে ছেয়ে গেছে আমার তো খালি এসে গেছে হ্যাঁ অনেক অনেক হ্যাঁ এরকম আমার খালি এটা আমার খালি এরকম এখানে চিকেন আছে ভাত এইটা হচ্ছে একটা সয়াবিনের সবজি ডাল পাঁপড় আর ভাজি পারফেক্ট আর আমার বর খাবে রুটি আর চিকেন কষা এরকম রুটি অ্যান্ড চিকেন কষা এই শুরু করো খাও কেন কেন সব ফাইভ স্টার রেখে অভ্যস্ত মানে এসব খাবার গলা দিয়ে নামে না জান এরকম বলে হয় একটু খেতে হবে জান না তুমি খেতে না তোমার হয়েছে বলবো বন্ধুরা খেয়ে দেন যাবো দেখতে গাইস চলে এসছি কাননে আরে কত মাংকি ঘুরে বেড়াচ্ছে বাবা আমি চশমাটা পরেছিলাম যখন বললাম দরকার নেই আমার অলরেডি একটা চশমা ভোগে গেছিলো হ্যাঁ, কি দরকার চশমা চোখ থেকে খুলে নেবে ওই জন্য ব্যাগে পরে নিলাম এটা সাইড ওয়াটারফল এখন আমরা প্রথমেই যাচ্ছি একটু হাঁটবো জাস্ট অ্যানিমালস দেখবো জু দেন আসল হচ্ছে সাফারি যেটার জন্য আসা তাই না हाँ हाँ नुको मंकी बसे गाइस ये देखो एमु एमु बर्ड वाओ চলো হজ ডিয়ার নীলগায় হ্যাঁ, নীলগায়ের সঙ্গে হক ডিয়ার কুজি বড় হয় না এটা ছোট হয় কিন্তু এখনো বাচ্চা বাচ্চার সময় এগুলো বাদামি থাকে দেখবে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে ছেলেটার রংটা চেঞ্জ হয় নীলা কালা আচ্ছা। দেখা যায় আর নীলগাটা হচ্ছে হরিয়ানার স্টেট অ্যানিমাল অনেক সংখ্যার থাকে সেই জন্য বলেন চিড়িয়াখানা বড় পরিবার চৌধুরী পরিবার <laughs> সিংবালা ছেলে যারা সিং নাই নিয়ে কত দেখো Oh পিছনটা নীল গাই দেখো বাচ্চা যখন বড় যায় এরকম দশে পিছন বসে বড়টা কালো হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তাই তো মা আচ্ছা এদিকে আসো সিম্পানি দেখো এই থেকে শুরু করে ডিয়ার এখন দেখলাম কি গো হুম এ কেন না ইয়ে দেখলাম সেগুলোই দেখছি ওগুলোই এখান থেকে দেখবো ওয়াকিং তিন কিলোমিটার ভাবে দেখে আবার সিম্পাঞ্জি আছে আচ্ছা। ও মা কাজল থাকে <laughs> ও মাই গড তাই আর এখানে তার আগে একটা বান্দর পুরো মাংসাহারী কালোটা দেখি দেখি দেখি চলো এই বক্স উপরে চলো ডাইনোসর এইটা এখন বাসের দিকে যাচ্ছি গাইজ এই দেখো রাস্তা দেখো স্মুথ রাস্তা না বস আমরা হাঁটতে ভালোবাসি তাই না বলো এর হয়ে গেছে <laughs> হাঁপিয়ে গেছে ইনি আমাদের গাইড দাদা আমাদের গাইড করতে করতে নিয়ে যাচ্ছে না আমাদের ভালো লাগছে আমি আজকে কত বছর পর আবার সেই পুরনো সাফারি পার্কে এসছি আমার যা দারুণ লাগছে হ্যাঁ আমি বাবা মাকে মিস করছি ইস আই উইস তোমরা থাকতে ও চাপ নেই পরে হ্যাঁ এবারে বাবা মাকে নিয়ে আসলে আমরা তো হাঁটছি কিন্তু কার ব্যাটারি কার করতে হবে কেননা আর হাঁটতে পারবে না ওরা আমার বাবাও অসুস্থ মাও অসুস্থ নট পসিবল জঙ্গলে যাই বাসে উঠেই ট্রেন দেখাচ্ছি সো এই গলি দিয়ে ঢুকলাম সরি গেট দিয়ে ঢুকলাম এবারে শুরু হবে আসল সাফারি মাই গড এখান থেকে বাসে উঠবো দেন আসল জিনিস তো গাইজ বসে আছি জঙ্গল সাফারির বাসে এইরকম সব ঢাকা দেওয়া আচ্ছা আমার মনে আসছে কভার ছিল কিনা না যতদূর মনে হয় কভার ছিল কারণ আমি এসেছিলাম দেড় দু বছর আগে কতটা মনে আসছে এবারে টাইগার থেকে শুরু করে সব দেখতে পারবো কি বলো কি বলো হ্যাঁ কি বলো বল এই আমার ভালো বল ವಿಡಿಯೋ ಕೊಡೋಣ ವಿಡಿಯೋ ಕೊಡೋಣ ಹಲೋ ಕೊಡಿ ಸರ್ಕಿಟ್ হরিণ রয়েছে ডিয়ার পার্ক তার মানে এখানে বাঘ ফাঘ মেরে দেয় না বাঘ আছে না এটা আলাদা আলাদা স্পট এটা হচ্ছে হরিং এটা হরিং এর বুঝতে পারছো टाइगर देखिए আমি টাইগার टाइगर सामने घूम रहा है কাহা ডাইনের তরফ সাইড এই ডাইনের সাইড এই কোথায় কোথায় না না সাইলেন্ট হবে টাইগার তো দেখে কোথায় ওই যে ওই যে আমি কোথায় ওই যে ওই যে দাঁড়াও দাঁড়াও ওই যে ওই যে ওই দেখো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কোই আমি দেখে ওই যে ঘুরতে ঘুরতে ঘুরতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এ ভাই এদিকে আরে দেখছি ভাগ দেখে নিবি দেখো আছে আচ্ছা, আছে আচ্ছা, আচ্ছা। লাইন আছে বাবা ওটা বেরোচ্ছে আটা বেরোচ্ছে আটা বেরোচ্ছে আটা বেরোচ্ছে ওই দেখো চলে বেরোচ্ছে খাঁচার মধ্যে আছে না বল ও মা আমি এখানে দেখি বলছিলাম লাখটা ভালো হয়ে যাবে ভালো ইনকাম वीडियो बना रहे वीडियो बना रही है একবার নামো না চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে। এই বাবু এই এই শোন না তোমার আইফোন দিয়ে তোলো না না এখন দিয়ে আসবে না একবার চিৎকার করো এটি দেখা বাচ্চা চিৎকার হবে কর না এনে সেলফি তুলবো আমার যাইতে হবে ওদিকে আমি তুমি সেলফি তুলবো যা নিচে নাম দেখুন দরকার নাই সেলফি এটা খেয়ে না এরা সব দেখ এখন দাঁড়িয়ে গেছে গো রোয়াব দেখেছো থামা না গাড়িতে Oh, what a oh. berjalan baca, an an an. Eh berjalan baca. अरे आपेल खाए खाली आय ला ला ए आय आय आय কাছে আয় আর যাও আর বন্ধু বাড়ি আয় আয় আয় দেখো কি কিউট না আফিন পড়ছে এই পড়ছে কেন ভালুক নেশা হয়ে রয়েছে আফিন ওই যে এটা কি গরু বলে আরে নিষ্ঠা যে তুল না পুরো কাঁচটা আবঝাবজা লাগছে পোকা দিতে দেখ বড় হরিণ দেখেছেন একটা খাচ্ছে খাবার দিয়েছে অনেক ধরনের হরিণ দেখেছো রাস্তা রাস্তা ওয়াও এটাকে বলা হয় চিংকারা যেটা ডাউন করে সালমান খান এটা আমার মাকে ওয়াও জিরা এই মুখ হ্যাঁ গাছ খাচ্ছে লম্বা দেখো পয়সা অর্ধেক বসুল হয়ে গেছে কেননা কপাল ভালো ছিল বাঘ দেখতে পেয়েছি দেখলে না বলো কি মোটা লম্বা হ্যাঁ ওটা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে আর এই দেখো জিরাফ আমার পেছনে চলো আমার খুব ভালো লাগছে এবার এখন জিরাফ এলিফেন্ট এবার খাঁচার লাইন সাফারি বন্ধ আছে কেননা কিছুদিন হ্যাঁ, আগে লায়ন পাঁচখানা বাচ্চা জন্ম দিয়েছে আসো না পাঁচটা বাচ্চা জন্ম দিয়েছে বলে লাইন ওই জন্য লাইন সাফারিটা বন্ধ আমি আমি বুঝি আমি দেখতে পারতাম বাচ্চাগুলোকে কোলে নিতাম বলো আর এ এ বলছে হ্যাঁ এই এই এ বলছিল বাসটা থামাও আমি বাঘের সামনে গিয়ে সেলফি তুলবো রে বাঘ তোকে সেলফি তুলতে দেবে এই যান আইফোন থেকে নাও না ভালো পরিষ্কার ফটো আসবে কাছে দাও তুলো কাছে এই যান প্লিজ জান আইফোন থেকে তোলো না তো ভালো আসবে তোলো না যান এই শোনা নাও না জান এই মাংস খাচ্ছে দেখ দেখ দেখ মহিষের মাংস বলছে মহিষের মাংস না খাচ্ছে দেখ বাবু আইফোন যাচ্ছে দেখে তুমি ভিডিওটা নাও ভিডিওই নিচ্ছে নেই ভিডিও আসছে না তোমারটাই আসছে ভালো তুমি অ্যান্ড্রয়েড থেকে নাও অ্যান্ড্রয়েড থেকে নিলাম হচ্ছে এদিকে এসো কি খাচ্ছে দেখ ও মা কি সুন্দর খাচ্ছে হ্যাঁ, মাংস নিয়েছে মুখে কিভাবে মাংস তুললো উড়ে বাবা দেখো উড়ে বাপরে দেখলে বারো কিলো এক একজন খায় কি সুন্দর দেখতে হ্যাঁ। ও খালি নিয়ে খাচ্ছে এখন হ্যাঁ, তুলে নিয়ে একটু ঝুলে মুখে কি করে ঝুলে নিয়ে আছে মুখে ওরে আ খাবে দেখো না ওই তো ওইখানে গিয়ে খাচ্ছে আরেকটা আরামসে খাচ্ছে আহা বিড়ালের বাচ্চাটা একটা দুটো তিনটে ও দেখো মুখে নি আছে মুখে নি আছে সাইজ দেখেছো খায় দেখো না ও চলে আসলো ও ঢুকছে উমা কি সুন্দর খাচ্ছে দেখো বড় সাইজ হ্যাঁ <laughs> এই যদি হাও করে এখানে এসে পড়ে যদি এই টাকা টাকা চল বলি এই পড়া খাবি টাকা চল আচ্ছা আচ্ছা এক সেকেন্ড এদিকে মুখটা টাকা মাংস খাওছি এই দেখা আমার দিকে দেখা ও এখন হ্যাঁ সেটাই একবার পোজ না এখানে এদিকে তাকা আমার দিকে তাকা হ্যাঁ মারাত্মক একটা আছে দোলনা নেমেছে খেলার মজাই আছে বোধ হয় এটা লেপার্ড চিতা না দেখো কি সুন্দর দেখতে ডু নট ফিড লিখেছে কি করে দেব হ্যাঁ? এটা এটা তোলো তো তুমি ওখান থেকে তোলো না শিগগি তোলো না বাবু খাচ্ছে দেখো এই আমাকে দে আমার মনে হচ্ছে একটু আদর করি কিন্তু আমাকে খেয়ে নেবে না একদমই পারবে না তো কোলে কোলে দেখাচ্ছি দেখ না দেখ সামনে বসে আছে তোমার খাচ্ছে দেখো না খাচ্ছে দেখো এই বাঘ আমাকে দেখা এই এই এই এই পরে খাবি পোজ দে না বিগ ক্যাট ফ্যামিলি হ্যাঁ কি পরিষ্কার দেখেছো পুরো পুতুল মনে হচ্ছে দেখো একটা ডিজাইনটা খারে সত্যি গড ক্রিয়েশন বলে না সিরিয়াসলি ভগবান এদেরকে বানিয়েছে সলিড খাচ্ছে দেখো মানে মনে হচ্ছে সামনে থেকে একটু ফটো তুলি বাঘটার ওই কি একজন আছে না তো মালা পরা দেখেছিল না না ফেসবুকে একজন আছে সেই একটা ফরেনার বাঘ নিয়ে খেলা করে হ্যাঁ জানে ওরও ট্রেন বাঘ বাবু ফিরে অ্যাটাক করবে মনে হচ্ছে অ্যাটাক করবে খেলার মুডে আছে ওরা আমাদেরকে কোনো পাত্তাই দিচ্ছে না ও বয়ে গেছে পাত্তা দিতে ওদের Thank you. সোহিনী অভয়াটা কোন এটা ভিতরে ঢুকে গেল অভয় যেটা ঘুরছে না সেটা মেঘা এটা তো ভিতরে বলো যাওয়ার কোনো রাস্তা নেই মানে পুরো দৌড়াবে পালাবে না oh, এরা এদের ভারী বডি ভারী এরা ঝাঁপ খেতেই পারবে না দেখো না যদি বা হতো চাপাতো হ্যাঁ সবাই খাচ্ছে খাবার টাইম না মুখে নিয়ে আসছে দেখ আরে এখানটা কি করে জল ছেড়ে দেয় নাকি এই জায়গাটা এটা কি আ কি আর ডাইনিং টেবিলে উঠে খাবে ও ডাইনিং টেবিলে আহা হা এই আমার ফোনটা যদি হ্যাঁ, লায়ন এখানে সিংহ এদিকে আছে সিঙ্গির নাম কল্পনা ওনার নাম জয় এরা দশ কেজি খায় বাঘ থেকে দুই কেজি হ্যাঁ। এই দেখো দেখেছো এই দেখো লেখা রয়েছে এটা ভারতীয় সিংহ ওজন হচ্ছে দু থেকে পাঁচ কিলো ওজন বাবা ওই তো বসে আছে দেখো কি কিউট দেখো এরা ভারতীয় হ্যাঁ? এটা শাসন হোয়াইট টাইগার হ্যাঁ জঙ্গা এখানে এখানে এগোচ্ছে ভালো দেখা যাবে এদিকে বড় করছিল অন্যলে আয় তো ভালো আয় আয় আয় আয় আয় আয় আয় আয় আয় এই সামনে আয় না সামনে আয় আয় আয় আয় আয় আয় আয় আয় আয় আয় আয় আয় আয় আয় রক্ত খাবে তারপরে খাবে মাংস হ্যাঁ ওটাই তো করে সেটা খাওয়া হয়নি না বন্ধ আছে তো এই গেটটা ঢুকে যাবে সুন্দর খাবার ঘুরছে খাবার জন্যই ঘুরছে হ্যাঁ, হ্যাঁ, ওরা তো সবসময় যখন তখন মেরে খায় না তো এবার এটা নির্দিষ্ট সময় হয়ে গেছে ওই জন্য সুন্দর ঘুরছে দেখো আ আ আয় আয় আয় আয় আমার আচ্ছা। আয় আমাকে খা আয় আমাকে খা আয় আমাকে খা ওরা এই দিকটা আসে না না এই জায়গায় আসবে তো তাই লোক থাকলে আসবে না হ্যাঁ। হ্যাঁ, এখন <laughs> দেখো আ দেখো অস্থির হচ্ছে খেতে পাচ্ছে বেচারা কি করবে বাড়িতে নিয়ে যাবে হ্যাঁ রে বাড়িতে নিয়ে যাচ্ছে সেকেন্ড এক সেকেন্ড এখান থেকে ভালো আসছে এই যে হয়নি না আরে দে না আরে খেতে দে না ওকে হাই না চলো হয় না দেখবো হ্যাঁ হ্যাঁ হাইস হ্যাঁ। কেমন লাগলো না <laughs> মানে সুন্দর লায়ন টাইগার থেকে শুরু করে কত কিছু সুন্দর ভাবে জ্যাকেল আছে জ্যাকেল না দা জ্যাকেল আছে তো না জ্যাকেল দেখো না ভালো ভালো জিনিসগুলো দেখেছি এটাই অনেক গাইস আমরা চলে এসেছি রুমে এরকম কী করছে পেছনে কোল্ড ড্রিঙ্কস আমার পেছনে খেলা চলছে এখন আপাতত খেতে বসেছি কাবাব এ দেখো কাবাব আর ওই সাইডে হ্যাঁ আছে দুটো আছে আর ওই সাইডে রয়েছে চিকেন ডাক বাংলো আর পোলাও সকালে ওটা আমি খেয়ে নিচ্ছি আর চাউমিন দুজনে চিকেন চাউমিন দুজনে শেয়ার করে নেবো তাই তো বাবু অনেকক্ষণ পরে খেতে পাচ্ছি হ্যাঁ কারণ অনেকক্ষণ ধরে না খেয়েছিলাম আমি আর মা একটু স্বর্গদুয়ারের রাস্তায় গেছিলাম একটু ঘোরাফেরা করলাম খাবার দাবার কিনলাম এখন খাবো খেয়ে শুয়ে পড়বো হ্যাঁ এক সেকেন্ড চটি অনেক খুঁজেছি কিন্তু চটি এখন বসেনি জান আমি আর মা প্রচুর ঘুরেছি একটাও যদি চটি পাই একটাও চটি বসেনি ও জুতো পরেই ঘুরবে সারা বারটা যেমন চটি আনোনি ওকে বলেছিলাম চটি কেন জুতো পরে যাবে জুতো পরে জুতো ফিতা খুলে কোথা রাখবো ও ঝাড় মাথা খুঁচাবে না ওই তাই করো জুতো পরে মন্দিরে ঢুকবো তো জুতো খোলার জায়গা আছে খেয়ে নিতে গাইস খেয়ে কথা বলতে কারণ কালকে মন্দির যেতে হবে ওই জন্য সো বাই গাইস মুখ থেকে বুঝতেই পারছো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আর কালকে যেরকমভাবে হাঁটাহাঁটি করেছি যেরকমভাবে দৌড়োদৌড়ি করেছি তো আজকে প্রচণ্ড এখনও তার রেস্ট চলছে এখনও প্রচণ্ড টায়ার্ড আর তার মধ্যে আমি কি বলবো কালকে সারা রাত্রির জাগা আমি দেখাচ্ছি ওকে এরকম সত্যি ওর কালকে হঠাৎ করে পিরিয়ড প্রবলেম শুরু হয়ে গেছিলো তো যার কারণে সারা রাত্রির আমি ঘুমোতে পারিনি ও তো ঘুমোতেই পারিনি সাথে আমিও ঘুমোতে পারিনি তো আজকে সকালবেলা মন্দির থেকে পুজো টুজো দিয়ে এসে মানে হ্যাঁ তুমি যাও তুমি যাওনি ঠিকই কিন্তু আমি গেছিলাম তোমার যাওয়ার ক্ষমতাও ছিল না তো সেই জন্য আমি ঘুরে টুরে এসে বললাম যে তুমি ঘুমো কালকে সারা রাত্রি তো হ্যাঁ সেটাই হলো ব্যাপার এই অবস্থায় তো যেতে নেই তো আমি সকালে আমিও ঘুমিয়ে পড়েছিলাম আমিও কাল দুদিন ধরে আমার ঠিকঠাক করে ঘুম হচ্ছে না তো যাই হোক সাকসেসফুলি পুজোটা দেওয়া হলো আর এসে দেখি মরার মতন ঘুমোচ্ছে এখন তাও বসে উঠে এখন বলেছি গরম দুধটা খাও দুধটা খেলে মোটামুটি ভালো লাগবে আর কি তো যাই হোক আবার জন্য একটা চকলেটও এনে দিয়েছি ডার্ক চকলেট এনে দিয়েছি এদের তো সেটাকে খাচ্ছে কেননা শুনেছি চকলেটস খেলে নাকি পেন কম তো যার জন্য ও বল ওকে বলতে হয়নি আমার মনে হলো তাই আমি নিয়ে এলাম তো হ্যাঁ কেয়ারিং তো ঠিক আছে বাট ইটস আ রেসপন্সিবিলিটি আর কিছু তো যাই হোক পরে আরও অন্যান্য ভিডিওস আসবে এর সাথে একসাথে করেই ভিডিওটা দেখাবো তোমাদের সবাইকে ভিডিওটা দেখতে চল এতক্ষণের মতো বাই গাইজ আমার আজকে একদম ভালো লাগছে না আমি মানে এখনও বেড়ে পড়ে রয়েছে প্রচণ্ড পেন হচ্ছে মানে পাড়া যাচ্ছে না হ্যাঁ মেয়ে হয়ে জন্মদেরও খুব পেন ফুল এরকম বল বসে আছে এরকম চকলেটের প্যাকেট ছিটছে আহ কেননা সুগার ঠিক ভালো লাগে না সুগারটাই ভালো লাগে মিষ্টিটা বেশি ভালো লাগে ওটা তেতোটা ভালো লাগে ডার্ক চকলেট প্রায় বাজে দেখটা আমি এখনও বসে রয়েছি পাচ্ছি না আমি এখনও পাচ্ছি না মানে আমার শরীর খারাপ এ না থাকলে আমার কী হতো কেন যাবে কে ঘুমোলে মানে খেয়ে দে হ্যাঁ মানে খেয়ে দে এখন আমরা আসি ঘুম লাগাবো পাচ্ছি না গাইজ এক করে পাচ্ছি না কালকে আমাদের আবার বেরোনো আছে ট্রেন আছে আমাদের ভোর চারটে ভোর চারটার না চারটে মানে পাঁচটার সময় ট্রেন অ্যাকচুয়ালি মানে সাড়ে পাঁচটার ট্রেন সরি তো আমাদেরকে উঠতে হবে সেই সকাল সকাল শেষ সব কিছু শেষ রোম্যান্স থেকে শুরু করলে আমার বর্তার সাথে মধ্যখানে এই আমার দশা হয়ে গেল ভালো লাগলো গাইস পরে কথা বলছে তো গাইস দেখো আমার বউ স্নান করছে কিরকম কিভাবে মাথা ধুচ্ছে দেখো সাদা হয়ে গেছে obviously সব কিছুরই ভিডিও নিতে হবে আমি কি কেয়া বৌদি নাকি গো কেয়া বৌদি হয়তো হাই সোনারা কেমন যাচ্ছে দেখো আমি এখন শ্যাম্পু মাথাটা কিভাবে রগড়াচ্ছে এই জান বন্ধ করো জানো কি করছো গোদার এই তুমি যে এই আমরা তো আজকে স্নান করিয়ে দিয়েছিলাম হ্যাঁ তাই বলে ঠিক আছে স্নান করানোটা একটা জিনিস কিন্তু গলায় মাজন লাগিয়ে ঘষে ঘষে করাটা সেটা একটু আধিক্যতা হয়ে গেল তাই না না আমি তোমাকে স্নান করিয়ে দিইনি না আমারটা হচ্ছে মাথায় জল দেওয়া হ্যাঁ, হয়েছে আর ওদের মানে এরেও এক একজন আছে সেটা আর বলতে গেলে বলবে এই জানো তো জানো তোর ঘাটা কালো কালো আমি মাঝে নিয়ে ঘষে ঘষে সাফ করে দিয়েছি আমার ঘা ওগুলো আধিক্যতা না মানে এটা হচ্ছে অতিরিক্ত আধিক্যতা আর যাকে আর যে ওয়ার্ডটা মুখে এলো সেটা না হয় এখানে নাই দিলাম বন্ধ করছি ভাই কোথায় কিচেন এই যেখানে আমাদের দুজনে থোবড়া রাখো ইয়ার পাচ্ছি না না খেতে না নয় খেতে হচ্ছে কোথায় ও mutton biryani sorry chicken biryani না ও চিকেন বিরিয়ানি আমি কি স্যালাড কাট আচ্ছা, আচ্ছা। নেই আমি খুঁজবে ওই এখন খাবো খেয়ে একটু একটু রোদটা কমে যাক খেতে খেতে একটু হ্যাঁ তার আগে খেয়ে ঘুমো না খেয়ে একটু বিচে একটু বিচে আরে ছায়াতে হ্যাঁ। আরে ছায়াতে বসে থাকবো ছাতা ছাতা নেই আরে বিচে দেখো ছাতাগুলো আছে ওখানেও ছাতা আছে ওখানে নিচে বসে থাকবো খাবার এসে গেছে দেখো আমি নিয়েছি ফিশারম্যান চিকেন স্যালাড আর ও নিয়েছে বিরিয়ানি কেমন হ্যাঁ একটু স্পাইসি ডিফারেন্ট বাট ওকে এখানে আছে দেখো ক্র্যাব হুম নাইস না এরকম look at close closely crab দেখো আর এটা হচ্ছে কাতলা খাবার খুবই টেস্টি স্পেশালি আমার স্যালাড কারণ আমার শরীর খারাপ বলে আমি স্যালাড খাচ্ছি আর কিছু হবে না তো আমি ভাবছি যদি আমার পেট না ভরে এটা তাহলে আমি সিম্পলি ড্রাই চিলি মাশরুম নেব কারণ যেহেতু আজকে আজকে শনিবার তো রবিবার তো কী হয়েছে আমি চিকেন ভেজ সবই চালাচ্ছি একসাথে তো কখনো মারতে পারি না বাইরে এসে আবার টেস্টি ক্র্যাব প্রচণ্ড টেস্টি প্রচণ্ড ক্র্যাব টেস্টি ছোটো সাইজের নিয়েছি কেননা বড়োটা নিয়ে অনেকটা হয়ে যাবে বলে কিছু খেতে পারছি তো এসে গেলাম পুরীর বিচ ঠিক আছে পুরীতে এলাম প্রায় অনেক বছর বাদ আর সাথে রয়েছে দেখতেই পাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম একটা ওয়াক করি কারণ পেটটা প্রচণ্ড চাপ হয়ে গেছিলো আর বিরিয়ানি ভেবেছিলাম হ্যাঁ। কলকাতার বিরিয়ানি তো অন্যরকম আর এখানে অত্যধিক স্পাইসি আর খারাপও বলবো না ভালো বিরিয়ানিটা আবার কাজু কিশমিশ আমি জীবনে এরকম দেখিনি তো খেয়ে ভালো লাগলো মোটামুটি হ্যাঁ তো বীজটা দেখতে পাচ্ছ আশা করি আমি যদিও কিছু চোখে দেখতে পাচ্ছি না হ্যাঁ, হ্যাঁ, রোদ প্রচন্ড মারাত্মক রকম রোদ রয়েছে ঠিক আছে তো সামনেটা দেখাচ্ছি একবার দেখো তো এই হচ্ছে সামনের ভিউ ঠিক আছে ভাটা রয়েছে এখনো জোয়ারের সময় নয় জোয়ার যদি হতো তাহলে এত দূর পর্যন্ত চলে আসতো কিন্তু এটা জোয়ার নয় এটা ভাটা চলছে এখন খুব সুন্দর ভিউটা লাগছে আর অনেক বছর পর এলাম তো সত্যি খুব ভালো লাগছে এই দেখো কি সব করছে আবার এই কি করছে এগুলো oh my god so sweet oh lovely না বিএ বিউ না আমাদের হচ্ছে বিবিউ কিউট থ্যাংক ইউ এবার আমি এটা কমপ্লিট করো এবার এটা তুমি ধরো এবার আমি কমপ্লিট করো কি লিখছে এবারে কি লিখছো কি করছো ও বেবি কিউট না আবার কি করছো কি যে করছে কে জানে এটা কি করছো বুঝে গেছি আমার নি নাম আছে আমারই নাম হচ্ছে বাবা যে কি যে করছে এক পেট খেয়ে দে খাটাখাটুনিও করতে পারে বাবা Eh. Oh my god, cute. Oh, thank you. এই বড় লেখা দেখো কি করেছি আমরা S A N D Y দেখো ও থ্যাংক ইউ সুইট পুরো বালি বিষ জড়িয়ে আমি ওর নাম লিখছি কোথায় গেলে আমি ওর নাম লিখছি আর ও আমার নাম লিখছে এরকম শুরু করে দিয়েছে অলরেডি দেখছো দেখাচ্ছি তোমার কি লিখছো মাই ও কি ইজ মাই বেচ হাবুইবু এবার ওই দেখো এখানে আমি দিয়েছি এইটা মাই বাবু এই দেখো গাইস আমার বউটা কি বানাচ্ছে বাচ্চাদের মতো সব হাকিকাত স্যান্ড কাসেল এবার শুধু কাসেল তো হলো জানলাগুলো কোথায় দরজা কোথায় জানি না আমি কি বানাচ্ছি এটা কাসেল নাকি ফাসেল আমি জানি চেষ্টা করব ভালো করে করব সো সুইট তো দেখলে ভেবেছিলাম এটা বানাচ্ছে কাসেল আমি এটা প্রথমে ভেবেছিলাম বাট আনফর্চুনেটলি মানে এটা দেখলাম মানে দেখে যা মনে হলো এটা একটা শিবলিঙ্গ তৈরি হচ্ছে ঠিক আছে ভেবেছিলাম একটা জিনিস তৈরি হবে কিন্তু আরেকটা জিনিস হয়ে আছে but it's good castle to শিবলিঙ্গ হয়তো ভগবান এটাই চায় তো এটাই তৈরি হচ্ছে দেখেও ভালো লাগছে কি সুন্দর হয়েছে তাই না বলো এত কষ্ট করেছে মেহনত করেছে প্রায় এক ঘন্টার ওপরে মানে বালি খুঁড়ে বের করেই তো তৈরি করতে আধা সময় চলে গেছে যাই হোক ইট লুকিং ভেরি গুড তো গাইজ আমি আর ও এখন বসে আছে ও কি খাচ্ছ ও চা আমি এই ম্যাগি আর সিঙ্গারা ছিল সিঙ্গারা সাফ হয়ে গেছে খেয়ে নিয়েছি কেমন লাগছে জানু ভালো করে বল এটা কি এটা কি সিঙ্গারা সিঙ্গারা সিঙ্গারা আমি চলে তো গাইজ আমার এখানে বিশেষ করে যা ভালো লাগছে আমার এর সাথে অলওয়েজ আমার ইচ্ছা ছিল এরকম ভালো গেছে মানে সমুদ্রে আসবো একটুখানি ইনো বালি মাখামাখি হবে বিচের হাওয়া কি হলো খাই দিচ্ছে সত্যি বলবো গাইজ হুম এর মতো হাজব্যান্ড আমি লাইফে কোনোদিনে পেতাম না তারা অ্যারেঞ্জ ম্যারেজ যান আমার বাবা মা যদি অ্যারেঞ্জও করতো না তাও পেতাম না এই হচ্ছে one of the kuchu kuchu kuchu hai na love love mua তো গাইস এরকম অনেক কিছু কেনাকাটা করলো বাড়ির জন্য অনেক কিনলাম প্রচণ্ড পেট ব্যথা গাইস আমি পারছি না মানে আমি এভাবে পেট ধরে এভাবে বসে রয়েছি মানে আমার জন্মের ভিড় আছে প্রচুর ভিড় যাই হোক আমরা কেনাকাটা করলাম এখানে একটা দোকান থেকে অনেক কিছু গামছা হ্যাঁ বাবা কালকে আমি শুরু করলাম কেনাকাটা হলো খুব মজা আজ মজা হয়েছে হ্যাঁ আজ মজা হ্যাঁ। খুব মজা চলো আবার রওনা দিই খতম বসে রয়েছে আমি আর আমার বর কাক ভোর ভোর বলতে আমাদের পাঁচটা পঁয়তাল্লিশ আমরা উঠে পড়ি চারটে চারটে না না চারটে হ্যাঁ চারটে উঠে পড়েছি চারটেতে উঠেছি চারটে বসে রয়েছি শতাব্দীতে হ্যাঁ ঘুমে বাটার তো ঘুম পাচ্ছে আমি আরও আলাদা যাচ্ছি কেননা ফেরার সময় আমরা পাঁচজন হয়ে যাচ্ছে আমরা তো গাড়ি করে এসেছি না সো পাঁচজন মিলে একসাথে গাড়িতে হতো না বলেই আমি আরও ট্রেনে আর বাবা মা ভাই আর আমার ওয়ালি গাড়ি করে চলে যাবে সো আমাদের পর আমার বাবা মা বেরোবে সাতটার সময় ওরা বেরোবে সাতটা সাড়ে সাতটা নাগাদ ওরা ওখান থেকে পুরীর গাড়ি নিয়ে বেরোবে আমি তো আগে চলে যাব আমি আরও নেমে যাব হাওড়াতে ওর বাড়িতে কিছুক্ষণ থাকবো যখন আমার বাবা মা কিছুক্ষণ দেন আমার বাবা মা আমার বাবা মা গাড়ি করে দমদম হয়ে আসবে নাগের বাজার আমাকে তুলবে নিয়ে ট্যুর শেষ সব শেষ তাই খুব ভালো লাগলো আমার তো খুব ভালো লেগেছে সো ব্লগ শেষ করলাম আর না আচ্ছা। আমার খুব ভালো লেগেছে মানে আমার খুব ভালো লাগেনি এরকম কোনো ব্যাপার না গাইস বাই পরের ব্লগ দেখা যাক কবে দি আচ্ছা। ঠিক আছে